কুরবানি না দিয়ে যদি টাকাটা দান করে দেওয়া হয় কুরবানির নেকি পাওয়া যাবে জেনে রাখুন আপনার সমস্ত সম্পদ যদি আল্লাহর পথে দান করে দেন তাহলে কুরবানির নেকি পাওয়া যাবে না কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত আমি এবং আপনি কোরআন এবং সন্নাকে আজকে যদি নতুনভাবে বুঝবো মনে করি তাহলে জেনে রাখবেন যে যে এই সংকল্প করেছে বা যে এই ইচ্ছা পোষণ করে যে কোরআন এবং সুন্নাকে মানহাজে সালাফ অনুযায়ী না বুঝে কোরআনকে বুঝতে পারেননি রসল্লাহ সাল্লাহ আলি ইসলাম নওয়াজবিল্লাহমিন কোরআনকে বুঝতে পারেননি সুন্নাকে বুঝতে পারেননি সাহবা ইকরাম রদুল্লাহ তাল আনহম তাবে ইনগন তাবে তাবে তাবা তাবে ইনগন স্বর্ণযুগের মুসলিমগণ কোরআন সুন্নাকে বুঝতে পারেননি আজকে আমি নতুনভাবে কোরআন এবং সুন্নার ব্যাখ্যা বিশ্লেষণ করবো কেউ যদি মনে করে যে আমি যেটা বুঝেছি আজকে নতুনভাবে এটাই হচ্ছে সঠিক তারা বুঝতে পারেননি তার কুমরাহি এবং পথভ্রষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে নতুনভাবে কোরআন এবং সন্নাকে বুঝবে জি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কি দিয়েছেন রসল্লাহ সাল্লাহ আলি ইসলাম এবং কোরআন এবং সুন্নাকে কিভাবে বুঝেছেন সাহাবাইক রাম রদুল্লাহ আনহম তাবে ইনাম রাহেমাহমুল্লাহ এবং তাবা তাবে ইন রহিমাহমুল্লাহ এবং মহাদ্দেসিদ ইকরাম রহিমাহমুল্লাহ আমাদেরকে সেইভাবে বুঝতে হবে আসুন কুরবানির ক্ষেত্রে টাইম যেহেতু খুব সংক্ষিপ্ত খুব ছোট ছোট করে কয়েকটি মশলা আপনাদের সম্মুখে তুলে ধরি একটা কুরবানি অর্থাৎ একটা উঁট বা একটা গরু একটা দুম্বা একটা ছাগল বা একটা ভেড়া একজন ব্যক্তি নিজের পক্ষ থেকে দিবে তার নিজের পরিবারের পক্ষ থেকে দিবে এটা যথেষ্ট যেমন স্পষ্ট হাদিস আছে আবু এই ইবানসারি রদুল্লাহ হকে প্রশ্ন করা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে কুরবানি কেমন ছিল তখন তিনি বললেন যে একজন ব্যক্তি একটা ছাগল নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন ইউ জাহির রাজুল আনহো আন আহলে বাইতিহি নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন সুনানে তিরমিজি হাদিস নম্বর পনেরোশো পাঁচ এবং সুনানে ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশো সাতচল্লিশ আর বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে এত দ্বারা প্রতীয়মান হলো যে একটা পশু জন ব্যক্তি এবং একজন পরিবারের পক্ষ থেকে যথেষ্ট এতে কোনো সন্দেহের অবকাশ নেই কিছু কিছু ব্যক্তি আছে জি হানাফি মাসলাকের লোক যারা তারা বলছে একটা ছাগল শুধু একজন ব্যক্তির পক্ষ থেকে হবে পুরো পরিবারের পক্ষ থেকে হবে না একজন ব্যক্তি পক্ষ থেকে হবে পুরো পরিবারের পক্ষ থেকে হবে না হানাফিদের এক মহাপণ্ডিত সত্যতাকে স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি বলছেন হানাফিদের এই হাদিসটা মহাবিপদে ফেলে দিয়েছে আসলে আরও অনেক হাদিস আছে শুধু এতটুকু নয় বলছেন যে হানাফিদের এই হাদিস অনেক বিপদে ফেলে দিয়েছে কে বলছেন স্বয়ং এক মহাপণ্ডিত হানাফি আসল কথা একটা পশু একজন ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট উত্তম কেউ যদি একটা উট নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে গোটা একটা উট দেয় এটা উত্তম অর্থপর একটা গরু অর্থপর দুম্বা অর্থপর ছাগল এক নম্বর দুই নম্বর ছাগলে ভাগাভাগি চলে না ছাগলে ভাগাভাগি চলে না আমরা দুই ভাই আছি বা প্রতিবেশী দুইজন আছি দুইজন একটা ছাগলে অংশগ্রহণ করব এটা জায়েজ নয় এ বিষয়ে সকলেই একমত এ বিষয়ে সমস্ত মহাদ্দেসিন সমস্ত সাহাবা তাবেইন তাবা তাবেইন এবং উম্মাতা উম্মাতে মুসলিমা এ বিষয়ে একমত যে একটা ছাগল একজন ব্যক্তির পক্ষ থেকে হবে এতে অংশগ্রহণ এবং শরিক হতে পারে না দ্বিতীয় কথা হলো গরু এবং উটে অংশীদারিত্ব চলবে কি চলবে না উটে এবং গরুতে ভাগাভাগি চলবে কি চলবে না এক কথায় উটে এবং গরুতে ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এ বিষয়ে বলি এ বিষয়ে স্পষ্ট হাদিস আছে জাবের রদুল্লাহ তালা আনহ থেকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিল্লাহ আনহ থেকে আনাস রাদিল্লাহ তালা আনহ থেকে হোজাইফা রাদিল্লাহ তালা আনহ থেকে প্রমুখ সাহাবাই ক্রাম থেকে স্পষ্টভাবে হাদিস বর্ণিত আছে যে ভাগে কুরবানি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম করতে বলেছেন করতে বলেছেন অংশীদারিত্ব করিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হুদাই ফরাদাল্লাহ তালান থেকে হাদিস বর্ণিত আছে মুসরাদ আহমদ হাদিস নম্বর তেইশ হাজার চারশো ছিচল্লিশ আনাস রাদিল্লাহ থেকে হাদিস বর্ণিত আছে সর্বমানিল আসার ইমাম তাহাবির হাদিস নম্বর ছ হাজার দুশো আঠারো সাহাবাই কেরাম ভাগে কুরবানি দিতেন আসার আনাস রাদিল্লাহ তালাহ বলছেন যে সাহাবা কেরাম ভাগে কুরবানি দিতেন সরমানিল আসার হাদিস নম্বর ছ হাজার দুশো কুড়ি আর আবুদাউদ্দির মিজে নাসাই এবনে মাজা সহি মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে জাবির মিন আবদুল্লাহ রাদিল্লাহ তালা আনহ এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিল্লাহ তালা আনহ সূত্রে হাদিস বর্ণিত আছে শুধু এই আবদুল্লাহ ইবনে আব্বাস এবং জাবের রাদিল্লাহ তালা আনহর হাদিসকে কেন্দ্র করে ইদানিং কিছু ব্যক্তি এ ফতোয়া দিতে শুরু করেছেন যে একটা হাদিস সম্পর্কিত আর একটা সফরের সাথে সম্পৃক্ত ওয়াতে মকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না এ কথাটা কিন্তু সঠিক নয় আমি আগেই বলেছি যে কেউ যদি আজকে নতুনভাবে কোনো মশলা বুঝবো মনে করে তাহলে এটা সঠিক নয় যদি এই দুটোই হাদিস থাকতো তারপরেও মকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যেত কেন মুসাফির এবং মকিম বাড়িতে থাকা অবস্থায় এবং সফরে থাকা অবস্থায় কুরবানির বিধানের পার্থক্যকরণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে নিয়ে চৌদশো বছর পর্যন্ত কোনো মহাদ্দিস কোনো ফকি কোন ইসলামী পণ্ডিত কোনো ইসলামী বিদ্যান করেননি তো যে বিষয়ে ইজমা রয়েছে ইজমা রয়েছে কোরআন এবং সুন্না যে বিষয় সেই বিষয়ে আজকে নতুনভাবে কোনো ফতুয়া প্রদান করাটা নতুনভাবে কোরআন এবং সুন্নাকে বোঝাটা উম্মাতে মুসলিমের জন্য দলিল হতে পারে না এই বিষয়টাকে আজকাল কেউ কেউ আমার এই কথাটাকে কেউ কেউ এভাবেও নিচ্ছেন কোন মাঝাবি যে আহলা হাদিসের দুই বড় মহাপণ্ডিত তারা আপসে মতানক্য করছেন তাদের মধ্যেও মতানক্য আছে আরে আমরা যে বড় পণ্ডিত আমাদের থেকে তো মহাপণ্ডিত ছিলেন কে ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহ ইমাম শাফি রাহিমাউল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্মার রাহিমাউল্লাহ আর ওই চারজন ইমামের মধ্যে সব থেকে বড় পণ্ডিত এবং ফকি হচ্ছেন এমা মাহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ সকলের ঐক্যমতে দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এমা মাহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তাদের এক অপস্য মতানক্য হয়েছে না ইমাম আবু হানিফার দুই তৃতীয়াংশ মাসলাকে ছুড়ে ফেলে দিয়েছেন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ আবু হানিফা রাহেমাহুল্লার দুই বিশিষ্ট শিষ্ট মতানক্য করেছেন না করেননি বলবেন তাহলে আমরা জনগণ কোন দিকে যাব জনগণ সেই কথাটাই নেবেন যে কথাটা কোরআন এবং সুন্নার অনুকূলে কেউ যদি আজকে বলে যে এইটা না জায়েজ তাকে বলুন না জায়েজের দলিলটা পেশ করুন বাস স্পষ্ট আমি আগেই বললাম যে আহলে হাদিস আহলে হাদিস আমরা কোরআন এবং সুন্না সর্বপ্রথম দেখি তারপরে মানহাজের সালাফ এ দাবিদার এ কথা আমরা ঘোষণা করি আমরা মানহাজের সালাফে বিশ্বাসী যে সাহাবা ইকরাম তাবেইন তাবা তাবেইন কিভাবে কোরআন এবং সুন্নাকে বুঝেছেন তাই কোরবানির মশলার ব্যাপারে আমরা ওই দিকে তাকাই না কেন যে সাহাবাই রাম কীভাবে বুঝেছেন তাবেইন তাবা তাবেইন তারা কি বুঝেছেন হামদান গোত্রের এক ব্যক্তি আল মুগিরা বিন হাসব আল আফসি রাহিমাউল্লাহ বলছেন যে আমরা আলী রাতিল্লাহ তালাহর সাথে রাহাবা নামক স্থানে ইরাকের রাহাবা নামক স্থানে ছিলাম হামদান গোত্রের এক ব্যক্তি তার নিজের একটা গাভীকে হাঁকিয়ে নিয়ে এলো ওই গাভীটার সাথে একটা বাছুরও ছিল আলী রাদিল্লাহ তালাহর কাছে ফতুয়া জিজ্ঞেস করলেন যে আমি একে কুরবানি দেওয়ার জন্য ক্রয় করেছিলাম সে এখন বাচ্চা প্রসব করেছে বিধান কি সরমানিল আসারে রয়েছে যে আমি কি এটা পরিবর্তন করে অন্য কুরবানি দেবো না আর সুনানুল কুবরা ইমাম বাই হাকির এখানে অবশ্য এই শব্দটা নেই আলী রদুল্লাহ তালা আনহ তাকে ফতোয়া দিলেন দুই জায়গাতেই একই ফতুয়া দিয়েছেন যেটা নির্যাস দুই জায়গাতেই এই গাভীটাকে কুরবানি করো যেদিন কুরবানির দিন হবে যেদিন কুরবানির দিন হবে সেদিন গাভীটাকেও জবাই করবে তার বাছুরটাকেও জবাই করবে আনসাব আ গরুতে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না মকিম অবস্থায় চতুর্থ খলিফা আলী রাদিল্লাহ তালাহ স্পষ্টভাবে ফতুয়া দিচ্ছেন যে মকিম অবস্থায় গাভী হাঁকি নিয়ে এসেছে এখনো সময় আছে কুরবানির দিন এখনো বাকি আছে ইচ্ছা করলে সে পরিবর্তন করে অন্য কুরবানি দিতে পারে কিন্তু যেহেতু সে জানতো না এ কুরবানির গাভীটা পেটে বাচ্চা আছে যখন সে নিয়াত করে তখন সে জানতো না কুরবানির জন্য ক্রয় করেছে আর বাচ্চা প্রসব করেছে আলী রাজিল্লাহ তালাহ বলছেন যেহেতু কুরবানির নিয়ে এটাকে ক্রয় করেছো সেটাকে কুরবানির জন্যই সেটাকে যেদিন কুরবানির দিন আসবে সেই দিন তুমি জবাই করে দেবে ইমাম বাইহাকিরা সুনানুল কুবরা হাদিস নম্বর দশ হাজার দুশো দশ এবং উনিশ হাজার একশো বিরানব্বই হাদিসটি বিশুদ্ধ সূত্রে আলী রাজিল্লাহ তালা আনহ থেকে প্রমাণিত এর বিপরীতে কোনো সাহাবির ফতোয়া নেই যে মকিম অবস্থায় কুরবানি ভাগে দেওয়া যাবে না তাবিদের থেকে এর বিপরীতে কোনো ফতোয়া নেই তাবা তাবি আমি তো আপনাদের বললাম যে চৌদ্দ শত বছর পর্যন্ত রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগ থেকে নিয়ে চৌদ্দ শত বছর পর্যন্ত ভাগে কুরবানির বিষয়টিকে মকিম এবং মোসাফিরের পার্থক্যকরণের বিষয়টি উত্থাপনই করেননি যেমন সফরের অবস্থায় দিয়েছেন মকিম অবস্থায় দিয়েছেন পেয়েছেন এ ইয়ে কুরবানি চৌদ্দশত বছর ধরে চলতেই ছিল আজকে নতুনভাবে এ প্রশ্ন উত্থাপন করা হয়েছে ভাই সকল ফল কথা ভাগে কুরবানি মকিন অবস্থা মকিম অবস্থাতে দেওয়া যাবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই দ্বিতীয় বিষয় খুদবার টাইম সংক্ষিপ্ত টাইমও শেষ কিন্তু কয়েক মিনিট আমি আপনাদের নিয়ে নিচ্ছি মানে বিষয়টাকে শুধু স্পষ্ট করার জন্য এখন বিষয় হলো একটা অংশ এখানে আরও একটু বিষয় কথা যে সাত ভাগে তো জায়েজ গরুতে সাত ভাগে জায়েজ উঁটে সর্বোচ্চ দশ ভাগ এ বিষয়ে ত্রিমিজি হাদিস আছে নাসাই সুনানে নাসাই হাদিস নম্বর চার হাজার তিনশো বিরানব্বই এবং সুনানে এবনেমাদা তো হাদিস আছে উঁটে দশ ভাগ সর্বোচ্চ দশজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে আর গরুতে সর্বোচ্চ সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে কেউ বলতে পারেন যে দশজন আর সাতজন সাতের পক্ষ থেকে আছে দশের পক্ষ থেকে আছে কোনো বলো না গরুতে সাত উঁটে সাত আপনি যে সর্বোচ্চ বললেন তাই সর্বোচ্চটা কোন দৃষ্টিতে বললেন আমি আগেই বলেছি কোরআন এবং সুন্নাকে যদি বুঝতে হয় সাহাবা ইকরাম রাদিল্লাহ তালা আলহম কিভাবে বুঝেছেন এবং কমে দেওয়া যাবে কি না আমার ওই কথা দ্বারা এটা স্পষ্ট যে যে কেউ যদি দুই ভাগে দেয় কেউ যদি একটা গরু তিন ভাগে দেয় কেউ যদি দুই ভাগে মানে সমান সমান আমরা দুজনে ভাগ করছি একটা কুরবানিকে গরু বা উঠে দুইজন অংশীদারিত্ব হচ্ছে করা যাবে কিনা তিনজনে অংশীদারিত্ব হচ্ছে করা যাবে কিনা তো এ বিষয়ে হানাফি সাফি হামবেলি ঐক্যমত পোষণ করেছেন যে ভাগে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসাল্লাম গরুতে সাতজন অংশীদার করেছেন সাতজন তখন কমে যত হবে যদি একটা গরু দুইজনে ভাগি দেয় তাহলে সেটা আরও ভালো তিনজনে দিলে আরও ভালো আরও যদি একজনে গোটাই দেয় তাহলে সকলের কমাতে আরও ভালো তাহলে দুইজনে দিলে কেন হবে না হ্যাঁ একটা মাংস সাতের যাতে কম না হয় সাতের এক ভাগের কম না হয় একটা অংশ সাতের এক ভাগের কম এটা চলবে না কিন্তু দুইজন তিনজন চারজন পাঁচজনে যদি দেয় তাহলে এটা চলবে মহাদ্দেশিনে কেরাম রাদিল্লা মহাদ্দেশিনে কেরাম রাহিমাহুল্লাহ এটাই বুঝেছেন ফকিগণ এটাই বুঝেছেন যে ভাগ কম যত হবে সেটা দেওয়া যাবে সুতরাং ইমাম শাফি রাহিমাহুল্লাহ কেতাবুল ওম দ্বিতীয় খণ্ড দুশো চুয়াল্লিশ পৃষ্ঠাতে লিখছেন যে একটা গরু একটা গরু এবং উটের কথাটা উল্লেখ করেছেন একটা গরু এবং উঠ সাতের অধিক দেওয়া যাবে না একটা গরু এবং উঠে সাতের অধিক অংশগ্রহণ করতে পারে না তাহলে সাতের যদি কম হয় তাহলে সেটা তাদের পক্ষ থেকে হয়ে যাবে কোনো সমস্যা নেই বলবেন যে ইমাম শাফি বললেন যে সাতের অধিক উঠেও যাবে না আর আপনি বলছেন দশে যাবে তাহলে ইমাম শাফি রহমাহুল্লাহকে হাদিস পৌঁছায়নি এমনি আব্বাস রাজ্লাহ তালানোর হাদিসে যে আছে যে দশ দশজনের পক্ষ থেকে সে হাদিস ইমাম শাফির আহমাহুল্লার নিকটে পৌঁছায়নি মানে বিভিন্ন কারণ থাকতে পারে যে হাদিস পৌঁছায়নি অথবা হাদিস পৌঁছেছে তার নিকটে দুর্বল মনে হয়েছে জাবের তালানোর হাদিসকে তিনি প্রাধান্য দিয়েছেন যে এ হাদিস সহি মুসলিমে আছে আবুদাবুদে আছে তিরমিজিতে আছে নাসাইতে আছে সুনানে আপনি মাজাতে আছে সুনানের গ্রন্থে ইবনে আব্বাসের হাদিস রয়েছে অবশ্য ইবনে আব্বাসের হাদিসা সুনানের গ্রন্থে রয়েছে এবং এই হাদিসা সহি কিন্তু সবসময় সব এমামের কাছে হাদিস তখন পৌঁছায়নি যেমন আমাদের কাছে বর্তমানে সারা পৃথিবীটা হাতের মুঠোই হয়ে গেছে ঘরে বসে বসে সব কিছু আমরা হাদিস পেয়ে যাচ্ছি কিন্তু তখনকার যুগে এটা ছিল না এজন্য বড় বড় এমামদের ভুল হয়েছে কোরআনে আছে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো দুই বৎসর কোরআনের কথা একাধিক আয়াত আছে এ প্রসঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন দুধ পান করার একটা শিশুকে ছোট শিশুকে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো আড়াই বৎসর ডাইরেক্ট কোরআনের বিপরীত ডাইরেক্ট কোরআনের পরিপন্থী কোরআন জানতেন ফতুয়া দেওয়ার সময় তার ভুল হয়ে গেছে যদি তার থেকে এটা প্রমাণিত হয় অবশ্য তার ফেকার কেতাবে ফেকার কেতাবগুলোতে লেখা আছে যে ইমাম আবু হানিফের নিকটে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো আড়াই বৎসর কিন্তু কোরআনে এবং হাদিসে লেখা আছে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো দুই বছর মানুষ মাত্রই ভুল ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক যখন আমরা সঠিকটা বুঝতে পারবো তখন আমাদের সেটাই গ্রহণ করতে হবে ফল কথা দুয়ে তিনে গ্রহণ অংশগ্রহণ করতে পারে আরও স্পষ্ট হাদিস মহাদিসিন ক্রাম ইমাম বখারি রহমাউল্লাহ বাবু শারিকা অংশীদারিত্বের অধ্যায়ে অংশীদারিত্বের অধ্যায়ে উঁট এবং গরুতে কতজন অংশ অংশগ্রহণ করতে পারে উঁট এবং গরুতে কতজন অংশগ্রহণ করতে পারে বাবুল ইস্তরাক ফিল হাদিব আল বুদ ইমাম বোখারি রহমতুল্লাহ উঁট এবং গরু এবং হাদির কুরবানিতে কতজন অংশগ্রহণ করতে পারে এ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আব্বাস এবং জাবের আদাল্লাহ তালা আনহাদ সূত্রে হাদিস বর্ণিত বর্ণনা করেছেন যা দীর্ঘ হাদিস আমি শুধু শেষ অংশটুকু বর্ণনা করছি আপনাদের সম্মুখে যে অংশীদারিত্ব করা যায় কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আলী রাদিল্লাহ তাল আনহকে নিজের হাদিতে শরিক বানিয়েছিলেন ও আশরা কাহু ফিল হাদি বোখারির বর্ণনা আর সহি মুসলিমের বর্ণনা বা আশরা কাহু ফি হাদি ইহি এর বাহ্যিক ভাব এর প্রকাশ্য অর্থ দ্বারা এটা প্রমাণিত যে আলী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে একশোটা ওট কোরবানি করেছিলেন আলী রাদিল্লাহ তালা আনহকে তাতে শরিক করেছিলেন অংশীদার বানিয়েছিলেন জি একটা গরু উদাহরণ দিই একটা গরুতে যেমন সাতজন অংশ নিতে পারি দুটা গরু কিনলাম দুটা গরুতেও সাতজনই অংশ নিতে পারি একটাতেও সাতজন আর একটাতে সাতজন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একশোটা উঠে আলী রাদহকে নিজের সাথে অংশীদারিত্ব বানালেন এ থেকেও এটা প্রমাণিত যে একটা গরুতে অর্ধাওয়ার্ধি বা সাতের কম অংশগ্রহণ করতে পারা যায় যত কম হবে তত ভালো সহি বুখারি হাদিস নম্বর দু হাজার পাঁচশো পাঁচ এবং ছয় এবং সহি মুসলিম হাদিস নম্বর বারোশো আঠারো এই বিষয়ে আর একটি মশলা বলে দিই স্পষ্ট করে দিই কুরবানির বিষয়টা এখন থাকলো যে একটা গরু একটা একটা উঠ একটা গরু একটা ছাগল একটা দুম্বা একটা ভেড়া এ তো একজন ব্যক্তির পক্ষ থেকে এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট কিন্তু ওই যে একটা ভাগা সাত ভাগের এক ভাগ বা দুজনে দিছি অর্ধেক এক কথাই যদি ভাগাভাগিতে কুরবানি দেওয়া হয় তাহলে ওই ভাগটা কি নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে হবে এ প্রসঙ্গে শেখ মতিউর রহমান মাদানির গত রাত্রেই একজন বলছেন যে শেখ আপনি বলছেন যে ভাগে যদি ভাগাভাগিতে কোরবানি দেওয়া হয় তাহলে নিজের পক্ষ থেকে এবং গোটা পুরো পরিবারের পক্ষ থেকে সেই ভাগাটা হয়ে যাবে কিন্তু শেখ মতিউর রহমান মাদানির বক্তব্য শুনলাম তিনি বলছেন শুধু নিজের পক্ষ থেকে হবে পুরো পরিবারের পক্ষ থেকে হবে না তো উনিও তো সহি আকিদার আলেম এবং বড় আলেম আর আপনার এবং তার কথাতে প্রায় সিংহভাগ মিলে যায় কিন্তু এই মশলাটাতে একটু কর আহমদ ভাই কাপড়ের দোকানে উমরপুরে সেখানেই ভদ্রলোক বলছিলেন কালকে আমার ভাই কালকে উপস্থিত ছিলেন না তো আমি এতে ফাঁকে নেট সার্চ করতে করতে শেখ মতুর রহমান মাদানির একটা ভিডিও পেয়ে গেলাম তারপরে দেখছি যে আমি যে কথাটা বলেছি সেই কথাটাই তিনিও বলছেন যে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে সঙ্গে সঙ্গে ওই ভাইকে আমি ভিডিওটা দিলাম আমি বলছি যে শেখ ইনি শেখ মতুর রহমান মাদানি তো বলছেন হ্যাঁ তা আমি কী বলছে শুনেন বলছে আরে আপনি যা বলেছেন সেই কথাটি তো তিনি বলেছেন ফল কথা আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি ইদানিংকালে এই বিষয়টার ব্যাপারে যে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে হবে কি হবে না এই বিষয়ে বিংশ শতাব্দীতে এবং একবিংশ শতাব্দীতে কিছু মানুষ মতানক্য করেছেন তবে বিংশ শতাব্দীর সব থেকে বড় পণ্ডিত শেখ মতিউর রহমান মাদানি বলছিলেন ওই ভিডিওতেই যে বিংশ শতাব্দীর সব থেকে বড় তিনজন পণ্ডিতকে আমি চিনি সারা বিশ্বের মধ্যে একজন হলেন শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ দ্বিতীয়জন হলেন শেখ এমনি বাজ রাহিমাহুল্লাহ তৃতীয় জন হলেন আল্লাহ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি শেখ এবনে বাজ রাহিমাউল্লাহর ফতোয়াই তিনি নকল করলেন শেখ মতর রহমান মাদানী বলছেন আমরা ছোটোখাটো ব্যক্তি এই বিষয়টা যেখানে স্পষ্ট নেই এই বিষয়টা আমি বড়দের কাছ থেকেই জিজ্ঞেস করি তারপরে ওনার লিখিত আকারে ফতোয়া পড়ে এরকম শোনালেন সেটা হলো এই প্রশ্ন করা হচ্ছে শেখ এমনি বাদ যিনি বিশ্বের সর্বোচ্চ বড় মুক্তি ছিলেন সৌদি আরবের ফতোয়া কমিটির হেড তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কি তার কারণ কোনো কোনো ব্যক্তি বলছে যে না এটা একজন ব্যক্তির পক্ষ থেকে হবে তার পরিবারের পক্ষ থেকে হবে না তো শেখ বলছেন যে প্রাধান্যযোগ্য মত হলো এটাই প্রাধান্যযোগ্য মত হলো এটাই যে একটা ভাগা একজন ব্যক্তির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে হবে কেন আন্নার রাজুলা ওয়াহালা বেইতিহি কাশাকসি ওয়াহিদ তার কারণে একজন ব্যক্তি এবং তার পরিবার একজন ব্যক্তির মতো মাজমু ফতাবা আঠারো নম্বর খন্দের আটত্রিশ নম্বর পৃষ্ঠা ওনার রেফারেন্সে বলছি আর আমি মাজমু মাজমু ফতোয়া ফতোয়া আত ও মাকালাত আঠারো নম্বর খণ্ডের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এ ফতোয়াটা আমি নিজে দেখেছি ফল কথা একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে শেখ ওসাইমিন রাহমাহুল্লাহ বিশ্বের বিংশ শতাব্দীর সবচেয়ে বড় পণ্ডিত তিনি বলছেন যে কিছু মানুষ ইদানিং ধারণা করছে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে হবে না বরং একজন ব্যক্তির পক্ষ থেকে হবে তো তিনি বলছেন এটা কোনো বিদ্বানদের কথা দ্বারা প্রমাণিত নয় এবং এটা শূন্য দ্বারাও প্রমাণিত নয় অবশ্য বিদ্যান বলতে উনি চেয়েছেন কোনো সালাবদের দ্বারা যে এটা শুধু একজন ব্যক্তির পক্ষ থেকে হবে আর এটাই কোরআন এবং হাদিসের মানদণ্ডে যদি বুঝবো মনে করেন বিশেষ সময়ের দরকার কিন্তু সময় যেহেতু নাই খুব সংক্ষেপে শুধু এতটুকু বলি যে সমস্ত মহাদ্দিস সমস্ত ফকির নিকটে একটা গরু সাত একটা গরু সাতটা ছাগলের সমপরিমাণ একটা ছাগল সাতটা গরুর সমপরিমাণ শুধু ফকি আর মহাদ্দেসিন বলেছেন শুধু তাই নয় স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম স্পষ্টভাবে দশটা ছাগলকে একটি উঁটের সমপরিমাণ ধরেছেন একটা উঁটকে দশটি ছাগলের সমপরিমাণ ধরেছেন আর এর আগে বললাম যে উঁটে দশজনের পক্ষ থেকে ও কুরবানি দেওয়া জায়েজ তো একটা উঁটকে দশটি ছাগল দশটি ছাগলকে একটা উঁট এ প্রসঙ্গে বোখারি মুসলিম আবুদাউদ তিরমিজি নাসাই এবনে মাজা বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে সহি বুখারি হাদিস নম্বর দু হাজার পাঁচশো সাত ইমাম বুখারি রহমাউল্লাহ অধ্যায় রচনা করছেন বাবু সারিকা অংশীদারিত্ব তারপরে হাদিস উল্লেখ করছেন আর তার আগেই উঁট এবং গরুতে হাদিতে অংশীদারিত্ব শরিক আনার বিষয়টি উত্থাপন করেছেন আর তার পরে পরে বাবু শরিকে অংশীদারিত্ব এ আলোচনা করতে গিয়ে এ হাদিস নিয়ে আসছেন যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দশটি ছাগলকে একটা সম পরিমাণ ধরেছেন এ হাদিস কে সহি মুসলিমে কুরবানির অধ্যায়ে উল্লেখ করা হয়েছে কুরবানির অধ্যায়ে সহি মুসলিম উল্লেখ আছে সহি মুসলিম হাদিস নম্বর উনিশশো আটষট্টি ইমাম আবুদাউদ এ হাদিস থেকে এটাই বুঝেছেন তিনিও উল্লেখ করেছেন কুরবানির অধ্যায়ে সুনানে আবিদাউদ হাদিস নম্বর দু হাজার আটশো একুশ এটাই বুঝেছেন এমাম এবনে মাজা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন কুরবানির অধ্যায়ে হাদিস নম্বর তিন হাজার একশো সাঁত্রিশ এটাই বুঝেছেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি কুরবানির অধ্যায়ে আলোচনা করেছেন হাদিসটিকে তিনি উল্লেখ করেছেন চার হাজার চার হাজার তিনশো একানব্বই হাদিসটিকে তাহলে মহাদ্দেশিনী কেরাম কি বুঝলেন যে দশটি ছাগল সমপরিমাণ একটি উঁট দশটি ছাগল সমপরিমাণ একটি উঁট একটি উঁট সমান দশটি ছাগল আর একটি ভাগা যে একটি ভাগা দিচ্ছে সেও একটি কুরবানি দিচ্ছে রাসুল্লাহ একটি ভাগাকে একটা ছাগলের সমতুল্য করেছেন সমপরিমাণ করেছেন অতএব এ থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে একটা ভাগা কেউ যদি ভাগেও কুরবানি দেয় তাহলে সে নিজের পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে তা সে কুরবানি দিতে পারে এই বলেই আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি এই বিষয়টাকে আরও স্পষ্ট করে কুরবানির মশলামা সেলারে থেকে হলো পরবর্তীতে তার কারণ সময় নেই যেহেতু খাতিব সাহেব এমাম সাহেব তিনি সেগুলো তুলে ধরবেন এই প্রসঙ্গে আর একটা বিষয় স্পষ্ট করে দিই আপনাদের যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম একটা দুম্বা নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন তার উম্মাতের পক্ষ থেকে কুরবানি করেছেন সহি মুসলিম হাদিস নম্বর উনিশশো সাতষট্টি এবং সুনানে আবিদাউদ হাদিস নম্বর দু হাজার সাতশো উনানব্বই আমি শুধু আপনাদের বলি যে কোনো আহলা হাদিস আলেমকে জিজ্ঞেস করবেন যে কোনো মহাদ্দিসকে জিজ্ঞেস করবেন যে একটা ছাগল একটা দুম্বা কি দুটো পরিবারের জন্য যথেষ্ট হবে সবাই বলবেন না দুটো পরিবার তো যথেষ্ট করার দুটো পরিবার তো দূরের কথা দুইজন ব্যক্তির পক্ষ থেকেও সেটা জায়েজ নয় বুঝার প্রচেষ্টা করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুম্বা কুরবানি করছেন আইসারদুল্লাহ তাল আনহা বলছেন যা রেফারেন্স দিলাম আইসারদুল্লাহ তাল আনহা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম দুম্বা জবাই করছেন কিভাবে দোয়া পড়ছেন বিসমিল্লাহে আল্লাহ হুম্মা তাকাব্বাল মিম মুহাম্মদ ও আলে মোহাম্মদ ওয়ামিন উম্মাতে মোহাম্মদ নিজের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে পক্ষ থেকে গোটা উম্মাতে মুসলিমার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন সহি হাদিস তো কতগুলো পরিবার এলো তাহলে বলবেন তাহলে আমরাও গোটাই দিতে পারি তাহলে আপনি এটা না যাইজ বলছেন কেন বিষয়টা খুব ভালো করে বোঝার প্রচেষ্টা করুন একজন নাবির জন্য শুধু তার স্ত্রী এবং সন্তান সন্ততি পরিবার নয় বরং একজন নবীর জন্য একজন নবীর জন্য তার উম্মাতে মুসলেমা যারা মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে নবী বলে স্বীকার করে নিয়েছে তারা সকলেই মূলত একটা পরিবারের নেই আর এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা দুম্বা যদিও একজনের পক্ষ থেকে এবং তার পরিবার যথেষ্ট পরিবারের পক্ষ থেকে যথেষ্ট কিন্তু যেহেতু সমস্ত উম্মাতে মুসলিমা তার পরিবারের নেই এজন্য একটা দুম্মা তার গোটা উম্মাতের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাচ্ছে এর দ্বারা কি প্রমাণিত হলো গোটা উম্মাতে মুসলিমা শরিক নয় ওই একটা দুম্বার গোটা উম্মাতে মুসলিমা মালিক নয় একটা দুম্বার মানে একটা দুম্বা একটা ছাগল একটা গরু একটা উঁট তো একজন ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট মালিক তো একজন কিন্তু নেকিতে তার পরিবার অংশগ্রহণ করছে রসুল্লাহ সাল্লাম যে উম্মাতের পক্ষ থেকে কোরবানি দিলেন সেটা নেকিতে নেকিতে তারা মালিক নয় অনুরূপভাবে সাত যে গরুতে অংশগ্রহণ করতে পারে উঠে সাতজন বা দশজন যে অংশগ্রহণ করতে পারে বা ভাগাভাগিতে সর্বোচ্চ গরুতে যে সাতজন সাতের বেশি মালিক হতে পারে না সাতের বেশি অংশীদার হতে পারে না সাতের বেশি শরিক হতে পারে না মালিকানা সর্বোচ্চ সাতজন গরুতে উঁটে মালিকানা সর্বোচ্চ দশজন হবে কিন্তু একজন মালিক যে গার্জেন ওই গার্জেন এবং তার পরিবার একজন ব্যক্তির মতো সে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে দেবে এটা যথেষ্ট এটাই বুঝেছেন মহাদ্দেশিনে কেরাম এবং এটাই হাদিস দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ আলাম আল্লাহ তালা আমাদের প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাকে বুঝার তৌফিক দান করেন ভাই সকল আমি যে আপনাদের একটা কথা বললাম আমরা যদি শুধু পশু কুরবানি করি পশু কুরবানি করি কিন্তু আমরা নিজের জীবনে পরিবর্তন না নিয়ে আসি তাহলে কিন্তু কোনো ফল হবে না শুধু দেখুন আল্লাহ তালা যে বললেন যে ফসল নিলি রব্বিকা বানহার তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো তোমার প্রতিপালকের জন্য কুরবানি করো ঈদের দিন ইয়ামুন নাহার কুরবানির দিনে জুলহিজ্জা মাসের দশ তারিখে একজন সাহাবি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য বাড়িতে যে লালিত পালিত কুরবানির পশু ছিল সেই কুরবানির পশুটাকে নামাজ না পড়ার আগেই জবাই করে নিয়েছিলেন আল্লাহ তার লক্ষ্য উদ্দেশ্য কত ভালো জানেন সে নিজে খেয়েছে জবাই করে পরিবারকে খাইয়েছে এটা খাবে খাওয়াবে এটা স্বাভাবিক নিজের পরিবারকে পাড়া প্রতিবেশীর মুখে ওই কুরবানির মাংস তুলে দিয়েছেন তারপরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ঈদের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন যারা আমাদের নেই নামাজ পড়ছে এবং আমাদের নেই কুরবানি করবে তাদের কুরবানি হবে আর যারা নামাজের আগে কুরবানি করেছে লা নুসুকালা তার কুরবানি হয়নি যারা নামাজের আগে কুরবানি করেছে তাদের কুরবানি হয়নি তখন আবু বুর্দা দাঁড়িয়ে গেলেন এবং বললেন আল্লাহ রসুল আমি মনে করেছি আজকে পানাহারের দিন আমি নিজে খেয়েছি পরিবারকে খাইয়েছি পরিবারকে খাইয়েছি পাড়া প্রতিবেশীকে খাইয়েছি দিয়ে তারপরে নামাজ পড়তে এসেছি আল্লাহ রসুল বললেন তোমার ছাগল গোস্তের ছাগল পাবে না হাদিস নম্বর নশো পঞ্চান্ন এবং নশো ভাই সকল যারা পাঁচ অক্তের নামাজই পড়েন না কুরবানি হচ্ছে তো একটু আত্মসমীক্ষা করুন যে এই পশু কুরবানি এটা আল্লাহ তালার অশেষ রহমত আজকে আমাদের সন্তানদের জবাই করতে হচ্ছে না কুরবানি করতে হচ্ছে না পশুর মাধ্যম দিয়ে আল্লাহ তালা আমাদের সন্তুষ্টি পশুর মাধ্যম দিয়ে আল্লাহ তালা আমাদের সন্তুষ্টি তার সন্তুষ্টি আমাদের কাছে আদেই করতে চাচ্ছেন কিন্তু আমরা যদি নিজের জীবনে পরিবর্তন নামে আসি ওই পশু জবাইয়ের মাধ্যম দিয়ে হৃদয়ের পশুত্বটাকে যদি জবাই করতে না পারি